Allah Taala telah memberi kami pasal kenapa আজকে আপনারা ফিরে ইনশাআল্লাহ নামাজের দেখা যাবে সুন্দর dai মিশিয়ে শরীরকে কিংবা নাতিকে বাইরে করে একদম মাটির সাথে মিশিয়ে শরীরকে চেষ্টা করবে এই হলো ব্যস্ত পুরুষ এবং মহিলাদের মধ্যে নিয়মে এই ব্যস্ত খোলামাই কথা তাদের মধ্যে আছে যখন এমন অবস্থা হয়েছে কিছু কর্মীর এগুলো হলো মহিলাদের জন্য এই সিদ্ধান্তের উপর আমরা আমল করে আসলাম এগুলো হাদিসে আছে আর আগে যদি আম হাদিস আছে সিরিয়াল উপর হাত রাখার হাদিস আছে তখন ওরা পাইছে সিরিয়াল উপর হাত রাখার হাদিস বলতেছে আরে সিরিয়াল উপর হাত রাখার হাদিস আছে এটা কেন শুধু মহিলারা কেন আমরা এই তাদের আমল হাদিস পাইছে হাদিস পাইলেই হইল এটার উপর আমল হাদিস পাইলেই হইল হাদিস পাইলেই হইল এই হাদিসের উপর কিভাবে আমল করতে হবে এটা বুঝতে হবে একটা হাদিস একটা হাদিস পাওয়ার পরে এই হাদিসের রেটটা আলামাই কেরামরা মুফতিয়ানে কেরামরা মহাম্পের মুজাদ্দিদ যারা মুস্তাহিদ এবং যারা ফকির এই যে বড় বড় ফকির মুস্তাহিদ ইমামরা আছে ইমামরা এই সমস্ত হাদিসের উপর গবেষণা করছে গবেষণা করে সিদ্ধান্ত নিয়েছে এই হাদিসের উপর এইভাবে আমল ওই হাদিসের উপর ওইভাবে আমল এইভাবে আমাদের সমাজে এই আমলগুলো আমরা করে আসতে আমলগুলো চলে আসতে পুরুষরা হাত তাদের কাজ করার কাজ করার পর মহিলারা হাত তাদের কাজ করার পর এখন কাজ budget is on this. এগুলাকে নাম দিছে আহলে বলে আমরা হাদিসের তুমি সিনার উপর হাত পাতার হাদিসের উপর আমল করো তাহলে নাবির কাছে হাত পাতার হাদিসের তো তুমি হাদিস ছাড়বে

আহলে হাদিস তারা আমরা আলাদা আমরা যারা মাঝহাব মানে আমরা যারা ইমাম মানে আমরা যারা ইমানের সিদ্ধান্ত অনুযায়ী হাদিসের উপর আমল আমরা হল আলাদা ওরা আলাদা শুধু নাম লাগে হয় কেরোসিনের বোতলের মধ্যে আতরের শেষে নাম লেখা দেখলে কি এটা আতরের শেষ হয়ে যাবে কেরোসিনের বোতলের বাইরে লিখে দিলাম মহা সুগন্ধিযুক্ত আতর এখন বাইরে লেখলেই পেট্রোলের আর কেরোসিন আলো হয়ে যাবে কথা বুঝছে না এরকম নাম দিছে হাতে হাতে মানে না নাম দিছে হাতে হাতে কিন্তু আর মানে না তাই আলোচনা করবো ইনশাল্লাহ নামাজের একান্তকে সুন্নতে এর মধ্যে প্রথমে হলো আমরা যখন দাঁড়াবো উভয়ের পা সোজা রাখবো পা উভয়ের পা দুই পা যখন আমরা মাটিতে রাখবো নম্বর শূন্য নামাজের শূন্য এগারোটি আলোচনা চলতেছে শুরু হয়েছে প্রথম শূন্য হল দাঁড়ানোর শূন্য যখন আমি দাঁড়ানোর মধ্যে শূন্য আছে এগারো এখানে আনছেন দাঁড়ানোর মধ্যে শূন্য হল এগারো উভয় পা যখন আমরা অনেক সময় আমরা দেখি আনি পা রাখি এরকম এভাবে পা রাখি আয় আঙ্গুল গান পা রাখা যায় পায়ের আঙ্গুল বাম দিকে যায় যাবে দেখছেন যে পায়ের করে পর্যন্ত পুরা পা বরাবর থাকবে এটা হলো এক নম্বর সুন্দর আর উপরে পায়ের মাঝখানে চার আঙ্গুল চার আঙ্গুল থেকে নিয়ে এক টেবল পর্যন্ত দাঁড়ানো সমান দুজনের জন্য পুরুষকেও নামাজের জন্য দাঁড়াতে হয় মহিলাকেও নামাজের জন্য দাঁড়াতে হয় পার্থক্য কোথায় পা রাখার মধ্যে যে পুরুষকে একটু রাখা করে পা রাখবে মহিলারা মিলিয়ে পা রাখবে একটু পুরুষকে সুনানে যাচাই করতে এই সুন্দর আলোচনা গেছে এখানে আছে তাদের মধ্যে সুনানে যাচাই যাচাই শরীর হাদিস নম্বর আটশো পঁচানব্বই ওরা সেখানে হাদিস হাদিস করে কত নম্বর হাদিস কত নম্বর হাদিস মনে করুন আমরা এখানে

মানে পাতাকে চুকিয়ে নিই অনেক সময় আমরা হাত কাটার সময় পাতাকে নিচু করে দিই না হাত কাটার সময় পাতা সোজা থাকে চোখ সেন্টার জায়গায় থাকে এবং হাত তাকবিরে তাহলে করার সময় মাথাকে ঝুঁকানো যাবে না তিরমিজি শরীফ এক নম্বর মাথার আলোচনায় তিরমিজি শরীফ হাদিস নম্বর তিনশো পঞ্চাশ হাতে এগারো হাজার সাতশো একষট্টি নম্বর তিন নম্বর সুন্নত হল উভয় হাত কান মুসলিম শরীফ হাদিস মুসলিম শরীফ তারপরে খালি আর আছে কান পর্যন্ত পুরস্কার কি করবে হাত হাদিস নম্বর কত তিনশো একানব্বই হাদিস নম্বর যখন আমরা হাত উঠাবো কান ধরা কান পর্যন্ত হাত উঠাবো বৃত্তাঙ্গুলের মাথা কোথায় থাকবে কানের দিকে থাকবে তাহলে আমার হাতটা পুরোপুরি কান পর্যন্ত উঠবে তিন নম্বর সুন্দর কেন চার নম্বর সুন্দর কেন আলোচনা তারানোর মধ্যে একান্ন সুন্দর সর্বমোট হলো নামাজের মধ্যে একান্নটি সুন্দর তারানোর মধ্যে হলো এগারোটি চার নম্বর সুন্দর তার প্রকাশের সময় আনন্দ সমূহ সহ উভয় হাতের তালু দুর্গা উঠে রাখা তাবারান শরীফ তাবারানি আওসা হারিস নম্বর সাত হাজার আটশো এক ছাদ সময় আঙ্গুল শুধু সহ আঙ্গুল সহ হাতের তালু আঙ্গুল সহ হাতের তালু দুর্গা উঠে রাখে যখন হাত পুরা হাত থাকবে কিংবা উঠে রাখতে মনে করুন আমার সামনে একটা দেয়াল আছে এই দেয়ালের মধ্যে যদি আমি হাত রাখি তাহলে হাত সেরকম থাকবে আমি যখন কান করার হাত উঠাবো আমার হাত সেরকম থাকবে অর্থাৎ একেবারে মিলিয়েও না রাখা আবার বেশি পাঁচ পাঁচ করেও না রাখা তাছাড়া এগুলো কিন্তু আমরা তো শুধু মনে করি মাঝে মধ্যে সহি আমার হাত স্বাভাবিকভাবে যেভাবে থাকবে সেরকম ইচ্ছে করে আমি হাতে আমগুলো পাকাও না আবার ইচ্ছে করে হাতে আমগুলো যাবো মানে আমার স্বাভাবিক অবস্থায় যেরকম থাকে ওইরকম থাকবে স্বাভাবিক বাঁচতে হবে না যেন নম্বর সুন্দর ছয় নম্বর সুন্দর ইমামের তাকবির বলার পর সাথে সাথে মুক্তাদির তাকবিরে তাকলিমা বলা অবশ্য খেয়াল রাখতে হবে মুক্তাদির তাকবিরে তাকলিমা যেন ইমামের তাকবিরে তাকলিমার পূর্বে শেষ না হয় এর ফলে মুক্তাদির নামাজ হবে না কুমারী শরীফ হাদিস নম্বর সাতশো চৌত্রিশ মুসলিম শরীফ হাদিস নম্বর চারশো চোদ্দ এবং চারশো পনেরো ওখানে এবং মুসলিমের হাদিস ইমাম সাহেব তাকবির না ইমাম সাহেবের চাকরির আগে আগে চাকরি করে দেবে মুক্তাদির আগে চাকরি করে দেবে তাহলে হবে না মুক্তাদির নামাজ ইমাম সাহেবের চাকরির পদার সাথে সাথে মুক্তাদিরা চাকরি করবে অর্থাৎ ইমাম সাহেব চাকরি বলার পরে সতর্ক দেখায় যে ইমাম সাহেব চাকরি করে আল্লাহ জ্ঞান করে আমি আল্লাহ সতর্ক আর যদি আমি সাথে সাথে বলি অসুবিধা নাই কিন্তু ইমামের তাকবিরের আগে আমার তাকবির শেষ করব না ইমাম সাহেব তাকবির শেষ করার পরে আমার তাকবির শেষ করব আর ইমামের জন্য উচিত না বেশি

আট নম্বর সুন্দর ডান হাতের গোলাকার দ্রুত বানিয়া বাম হাতের কবজি করা আমরা যে ডান হাতের বৃদ্ধান করে দিয়ে এরকম করি এরকম করি না আট হ্যাঁ, আটশো এগারো

বাকি তিন আর মধ্যে হবে না এমনি সামাজিক ভাবে এই তিন আঙ্গুল হাতের উপর রাখতে হবে কেবল নয় নম্বর শূন্য দশ নম্বর শূন্য হওয়া দাঁড়িয়ে হাত পাড়ে আবু নম্বর সাতশো ছাপ্পান্ন আলমগিরি প্রথম খন্ড তেরো নম্বর পৃষ্ঠা তাদের নিজে হাত পাড়া কাজের জন্য পুরুষের জন্য আবু দাবু মধ্যে আছে এগারো নম্বর সুন্দর স্নান করা অনুসারী হাদিস নম্বর সাতশো পঁচাত্তর সাতশো আবু দাউদের এগুলো কিন্তু সহি হাদিসে না নাম জানি মুসলিম ইবনে তিরমিজি আবু দাউদ মুহাম্মদ এগুলো হাদিসের সহি কিতাব তো হাউই শরীফ এগুলো আমরা হাদিসের কিতাব এই দুটোই পড়ানো হয় দাউরা হাদিসের ক্লাসের মধ্যে এই সমস্ত কিতাবগুলোই পড়ানো হয় এই গেল তার একান্ন সর্বমোট একান্নটি সুন্নতের মধ্যে তার মধ্যে একান্ন সুন্নতের আলোচনা এরপরে আসে কেরাতে সুন্নত ষাটটি আমাদের কেরাতে সুন্নত হলো প্রথম এক নম্বর এখান থেকে আপনারা আপনার কয়টি গেল কয়টি হইল কেরাতের মধ্যে ষাটটি প্রথম এক নম্বর প্রথম রাখাতে সানা করার পর দ্রুত আওয়াজ করা প্রথম রাখাতে পড়তাম তারপরে প্রথম রাখাতে শুধুমাত্র প্রথম রাখাতে পুরাটা পড়াটা শূন্য পুরা পড়া পুরা আউদুল্লাহ পড়াটি শূন্য আবুদাহ শরীফ হারিস নম্বর সাতশো চৌষট্টি ইবনে মাজা শরীফ হারিস নম্বর আটশত ষাট দুই নম্বর শূন্য কেরাতের দুই দুই নম্বর শূন্য প্রতি রাখাতে সুরা ফাতেহা বা সুরা মিলাদুল পূর্বে পূর্ণ বিসমিল্লাহ পড়া প্রত্যেক রাখাতে আমি সুরা আমার সুরা ফাতেহা পড়তে হয় না প্রত্যেক রাখাতে সুরার ফাতিহা শুরুতে কি পড়া পুরা বিসমিল্লাহ পড়া বিসমিল্লাহ রহমানির রহিম পুরা রাখা নাসাই শরীফ হাদিস নম্বর 905 তিন নম্বর সুন্নাহ সূরা ফাতিহার জন্য সূরা ফাতিহার পর সকলের জন্য আমিন বলা সূরা ফাতিহার পর সকলের জন্য আমিন বলা আমিন বলা না সুন্নাহ আমাদের কথা অনুযায়ী প্রত্যেক ইমাম হোক মুক্তাদি হোক সবাই কি করবে নীরবে আস্তে আস্তে আমিন বলবে সুনানে দাদা তন্ত্রী হাদিস নম্বর বারোশো ছাপ্পান্ন কুমারী শরীফ হাদিস নম্বর সাতশো আশি চার নম্বর সুন্নত কজর এবং গ্রহণের নামাজে দেওয়ালে মুকাস্তান কজর এবং গ্রহণের নামাজে দেওয়ালে মুকাস্তান লম্বা দেওয়া অর্থাৎ সুরা হুজরাত থেকে সুরা ভোজ পর্যন্ত আসর এবং এশা নামাজে অবস্থান মুকাস্তান মর্তব কেরা সুরা তরিফ থেকে সুরা নামিয়াপুর পর্যন্ত মাগরিবের মাগরিবের নামাজে ইসানে মুফাসসাল ছোট কিরা অর্থাৎ সূরা ইজা জুলজিলাত থেকে সূরা নাস পর্যন্ত এই হলো নামাজের কেরাতের আলোচনা নামাজের কেরাতের আলোচনা সুন্নত কেরাত ফজরের নামাজ এবং জোহরের নামাজে সূরা হুজুরাত থেকে সূরা হুজুরাত হলো 26 নম্বর পারা সূরা শুরু হইছে সূরা হুজুরাত থেকে ওয়াসসামাই কাদিল বুরুজ 35 নম্বর পারা এই সূরা পর্যন্ত এর ভেতর থেকে কেরাত না সুন্নত ফজর এবং জোহরের নামাজে সুরা হুজুরাত থেকে সুরা বুরুজ পর্যন্ত সামাইরাতে বুরুজ পর্যন্ত পড়াটা সুন্নত কেরাত আসর এবং এশার নামাজে সুরা বুরুজ থেকে অর্থাৎ এরপরে সুরা বা সুরা বুরুজ থেকে পড়লেও সমস্যা না থেকে নিয়ে লামিয়াকুন পর্যন্ত লামিয়াকুন পর্যন্ত এই সুরা পর্যন্ত এগুলো হলো আসর এবং এশার কেরাত এশার নামাজের কেরা আর মাগরিবের নামাজের কেরাত হলো ইদা জুলজিলা তিলাওয়াতুল জুলজালা এই সূরা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এগুলো হলো সুন্নত কেরাত মাগরিবের নামাজ এগুলো পড়ব পড়বে ইমাম সাহেব বা আমরা যারা পারবো একাকি নামাজ পড়লে আমরাও পড়ব বাদ বাকি এগুলো এত হলো সুন্নত কেরাত কিন্তু ইমামের জন্য যে মসজিদের ইমাম নির্দিষ্ট আছে যে মসজিদের ইমাম নির্দিষ্ট আছে এই ইমানের জন্য মাসলা হলো মুক্ত মনসুর লোকসা করেন এই নির্দিষ্ট ইমাম হলে তিনি সুন্নতের হাত থেকেও করবেন মাঝে মাঝে বাহির থেকেও করবেন মাঝে মাঝে কি করবেন মনে করেন মনে করুন বিশ দিন পর্যন্ত তিনি সুন্নত খেলা পাঁচ সাত দিন আরো পাঁচ দশ দিন পর্যন্ত বাহির থেকে অন্যান্য খেলাধুলা করবেন কিন্তু যদি ইমাম নির্দিষ্ট না হয় অন্য কেউ ইমামতি করে অন্য কেউ যদি ইমামতি করে তাহলে ওনার জন্য উচিত হলো সুন্দর কেরার থেকে তেলাবাদ করা ওনার জন্য উচিত কি সুন্দর কেয়ার করবে তিনি বাইরে থেকে পড়বে ইমাম নির্দিষ্ট ইমাম হলে তিনি বাইরে থেকে পড়তে পারবেন সুন্নত তো পড়বে সুন্নত কেরাতের বাহির বাহির থেকেও কেরাত করবে আর অনির্দিষ্ট হলে ইমাম যদি অনির্দিষ্ট হয় হঠাৎ নামাজ পড়াইছেন একদিন দুই দিন পাঁচ দিন তাহলে তিনি কি করবেন তিনি সুন্নত কেরার থেকে পড়বেন এখন মনে করুন তিনি সুন্নতকেরাত পারেন না কি করবেন অসুবিধা নেই তিনি তিনি যেখান থেকে পারেন সেখান থেকে পড়বেন তাহরাউনা তায়াসসারু মিনাল কোরআন আল্লাহ তাআলা ইরশাদ ফরমান কোরআন থেকে তোমার তোমার যে জায়গা থেকে তোমার সহজ হয় যে জায়গা থেকে তোমার জন্য তেলাওয়াত করা সহজ হয় সেই জায়গাতে সেই জায়গা থেকে তুমি নামাজের মধ্যে তেলাওয়াত করো এটা সমস্যা না মনে করুন ফজরের নামাজ লম্বা কেরাত পড়তে হয় আমরা জানি সুন্দর কেরাত এখন একজনই নবতি করতেছেন তিনি লম্বা কেরাত পারেন না জানেন না কি করবেন তিনি সুরা মালা সুরা নাচ দিয়ে পড়ে যাবেন সুরা তাপা দিয়ে না কোন না দিয়ে পড়াবেন কোনো সমস্যা নাই হুজুর সাল্লাহ আলাই ইসলাম একবার ফজরের নামাজ পোলাউদ গ্রাফির ফালাক দিয়ে প্রথম রাখার আর পোলাউদ গ্রাফির নাচ দিয়ে দ্বিতীয় রাখার কিসের জন্য অসুবিধার কারণে বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধা হতে পারে এবং এজন্য মাসলা সহজ করে দিলেন সাল্লাহ মাসলা সহজ করে দিলেন কারো যদি অসুবিধা হয় তাহলে কি করবেন তিনি সোলা দিয়ে পড়িয়ে নেবেন এই অবস্থায় কোন মুসল্লি বা কোন মুক্তা দিয়ে কথা বলা উচিত হবে না যে আমরা সব সময় শুনে আসি লম্বা কেরাত পড়েন ইমাম সাহেব ফজরের নামাজে আপনি আজকে সোনা তাপ্পা কেরাত পড়াবেন কেন এই কথা বলা কারোর জন্য কি হবে না উচিত হবে না কারণ এটা মাসলা আছে এরকম কেউ যদি অসুবিধা হয় বা কেউ পারে না লম্বা কেরা যদি পড়তে পারে না তাহলে সে কি করবে সুরা তাপমাত্রা দিয়ে পড়ে কোনো হল্লা দিয়ে পড়ে পড়ে ফেলো কোনো সমস্যা নেই এরকম ভাবে সব নামায় শুধু বলেন না সব নামায় বাকি সুন্দরদের আলোচনা রেফারেন্স বলতে গেলে সময় লাগে বেশি টাইম চলে গেছে ইনশাআল্লাহ বাকি আলোচনা আল্লাহ তালা তরফিক দিলে আগামী সময় করবো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বুঝার এবং আমল করার জন্য আমিন ওয়া আলহামদুলিল্লাহ রাবুল